না না না বাইক কম্পিউটার কি স্লো কাজ করে না এই যে তারটা নাড়াচাড়া করলে এখানে যে নয়েজ আসে আমি তো দেখি নয়েজ তোমাদের ভাই আমি ফ্রমাল স্যার মধ্যে সব থেকে ওয়্যারলেস সিস্টেম হবে তার না থাকে না এইটা কত ফোরটি ফাইভ ফাইভ ফাইভ আর twenty five twenty eight twenty five twenty five তোমার ওই জায়গাটাতে বা কিছু যেখানে তুমি তারটা চেপে ধরতেছো চলে যাবে প্রতিবার না না না আমি বুঝছি ভাই বুঝছি বাড়িটা দেন তারপর দিতেছি তারটা er যদি কেটে যায় তাহলে তো অনেক দামি গাড়ি তার আছে হ্যাঁ। গামছা পুকুরে পড়ে গেলে কিন্তু শেষ গামছা বেশি রকম থাকো বাইরে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এবারে সমস্যা হলো আর হাত লাগবে না না ঠিক আছে এবার তলে দিয়ে বন্ধ করে দিতে টেস্ট পেপার অ্যাকচুয়াল আরে ইয়া না গিরা তো হিনে যাও আরে তো ছাড়ি দে ছাড়ি দে বাদ বাদ থাকলেই হয়েছে ওকে ভাই অস্থির আচ্ছা এটা কি ডান উঠাইছো জি ভাই পঁচিশ টোয়েন্টি ফাইভ এইট আরো জোরে মারতে হবে হ্যাঁ এটা নিলাম আমি সমস্যা নেই ঠিক আছে ভাই তাহলে ভাই কিছু কিছু ঘটনা ঘটতে আছে তো মনে করো প্রভাস প্ল্যান করতেছে আছে তেষট্টি কেজি হ্যামার দিয়ে মারবে কত কেজি ভাই তেষট্টি কেজি কেন ভাই না কেমনে ভাই শর্ট ওই তেষট্টি কেজি মিনিটের বাড়ি ওকে দিব ওকে দিব একবারই একবারই টেস্ট শেষ হইব ঠিক আছে